কিগো ভাই কেমন আছেন ভালো আছেন গো বাড়িতে কেউ নাই গো আজকে বাড়িতে কেউ নাই আজকে দু চারটা কথা বলা যাবে বহুত দিন কথা বলিনি গো ওদের সাথে বহুত দিন একবারে জাবড়া গেলে মনে করেন একবারে চেপে চেপে গেছে গো রাজশাহীর ভাষাতে কথা বলার লাগে উফ এই শহর ঢাকা শহর ইট পাথরের শহর এই কীভাবে যে কথা বলে ওরা বাইরে বা উফ যাক আজকে দু চার মিনিট কথা বলে লি আপনাদের সাথে আমার জাবড়া গেলে দুই পাশে জাবড়া গেলে এগুলো একটু ঠিক হোক আর ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন তো আজকে কী নিয়ে যে কথা বলবো আমি নিজেই জানি না হ্যাঁ তো যাই হোক রাজশাহী কথা বলি রাজশাহী কথা বলতে হলে আজকালকার আপনারা যারা ছোট ছোট ছেলেপেলে এই যে ছোট আমাদের থেকে ছোট আর কি আমাদের তো বয়স মেলা হলো তো অনেক কিছুই জানেন না আপনারা রাজশাহী সম্বন্ধে রাজশাহী কি নামটা রাজশাহী রাজশাহী কিন্তু একটা বইও আছে রাজশাহীর ইতিহাস কেউ শুনেছেন কিনা জানি না তা আমাদের বড় ভাইরা লিখেছে পাইলে একটু পড়েলেন আর তাছাড়া রাজশাহী আমি কেমন দেখেছি আমার জন্মের পর থেকে একটু একটু করে আপনাদেরকে বলি যারা আমাদের আমাদের মতো বয়স বা আমাদের থেকে বড় বয়স যারা আমার সাথে দেখেছেন এই স্মৃতিগুলো আরও মন্থন আবার মনে করেন যে স্মৃতিচারণ একটা হয়ে যাবে নি এগুলো স্মৃতিচারণ মাঝে মাঝে হওয়ার দরকার আছে তাহলে মনে করেন ঘিলুর একটা ব্যায়াম হয় আর গিলুর ব্যায়াম কিন্তু খুব দরকার তাই না মাঝে মাঝে আপনি মনে করেন যে আগের ঘটনা গেলে মনে পড়বে কোন কোন জায়গাতে গেছিলেন মনে পড়বে জায়গা গেলে মনে পড়বে মানুষ গেলে মনে পড়বে আবার মনে করেন যে ওই ওই যে ওইগুলো মনে পড়বে আর কি যার যার সাথে ঘুরেছিলেন সেগুলোও আর কি তো যাই হোক এখন ছোটোবেলাকার রাজশাহী মনে করেন তো রাজশাহী মানে শুধু রাজশাহী না রাজশাহী মানে রাজশাহীর পদ্মা নদী রাজশাহী মানে রাজশাহীর পাড়া রাজশাহী মানে রাজশাহী রাম আর রাজশাহী মানে রাজশাহীর মানুষ ঠিক আছে এখন আজকাল আপনি একটা একটা করে বলি হ্যাঁ আর একদিনে তো বলা শেষ হবে না রাজশাহী সম্বন্ধে আর রাজশাহীর মানুষ সম্বন্ধে এটা মনে করেন বললে তো মনে করেন বহু কথা বলা যাবে কিন্তু দেখেন মনে করেন যে আজকে ফাঁক পেয়েছি বাড়িতে কেউ নাই পুজো একটা কথা বলার সুযোগ পাচ্ছি নাইলে আমি যদি এরকম করে দাঁড়াইতাম মনে করেন কথার কথা একটাও বলতে দিত ইরে বাইশ রে বুড়ায় বয়সে মজাদার আবার দেখো ঠেমসা দেখো ভিডিও বানাইছে বসে বসে যাই হোক আজকে কেউ নয় বলতে পারছি একটু বলে পদ্মা নদী হ্যাঁ আহারে এই পদ্মা নদী আমরা দেখলাম জন্মের পরে আর এখন পদ্মা নদী কী হয়ে গেল রে ভাই জানেন এই পদ্মা নদীতে আমরা স্টিমার দেখেছি অনেকে বলবেন যে এই এ তো তারিখ হয়ে দিয়েছে পুরা আসলে না পদ্মা নদীতে আমরা সত্যি সত্যি ছোটোবেলাতে স্টিমার দেখেছি বর্ষার সময়তে যখন মনে করেন এই যে মনে করেন যে পানি বাড়তো সেই সময়তে স্টিমার ভিড়তো ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে স্টিমারগুলো আসতো আর আব্বা মনে করেন তখন ছোটোবেলা হাত ধরে মনে করেন নিয়ে যেত চ নদীর ধারে ঘুরে আসি পানি কত বেড়লো দেখলে আসি মনে করেন যে একটা জিনিস যে ওই যে গাঙ্গের বা নদীর পানি মনে করেন বেড়ে গেছে আর একটা শব্দ হয়ে ঘঁ ঘঁ করে ওইটা দেখানোর লেগে আমার বাপরা মনে করেন চ তো ভয় দেখাই না মানে যাই হোক এটা এটা মজাও হইতো আবার ভয়ও হইতো স্টিমার দেখেছি স্টিমারগুলা বহুত ধরনের স্টিমার এগুলা এসে মনে করেন যে বিভিন্ন ধরনের জিনিস বেশি বেশি দেখেছি মনে করেন যে পাথর ফেলতো আবার অনেক জিনিস নিয়ে আসতো আবার এখান থেকে স্টিমারগুলো লোড হইতো এখন চিন্তা করেন সে সময়তে রাজশাহী থেকে ঢাকা যাওয়া মনে করেন বিশাল যোগ কীর ব্যাপার যোগ ছিল কিন্তু অত সহজ ছিল না রাজশাহী থেকে আপনি ঢাকা চলে যাবেন কি ছিল আমগুলা গাছের তলাতে পড়ে পড়ে পচে পচে যাইতো আর কি বুঝছেন অত আম কে পাঠাবে গো ভাই কোন দিক দিয়ে যাবে তো যাই হোক আমের গল্প আরেক একদিন বলবই নি তো রাজশাহী মানে রাজশাহীর পদ্ম নদী রাজশাহীর পদ্ম নদীতে সেই সময়তে ইলিশ মাছ পাওয়া যেত বুঝতে পেরেছেন গলন্দ ঘাট ইলিশ মাছের জন্য বিখ্যাত ঠিক আছে ঠিক আছে সব থেকে বিখ্যাত কিন্তু আপনারা আমার যারা জানেন না যে ইলিশ মাছের জন্য বিখ্যাত কি ইলিশ মাছের জন্য বিখ্যাত কিন্তু পদ্মা নদী আর পদ্মা নদীর সব থেকে বড় ঘাট যেটা সেটা হলো গলন্দ ঘাট সেই গলন্দ ঘাটের ইলিশ মাছ কিন্তু বিখ্যাত ছিল কিন্তু গলন্দ ঘাট পার হয়েও মনে করেন ইলিশ মাছগুলো রাজশাহীতে পদ্মা নদীতে ধরা পড়ত আমি দেখিনি ইলিশ মাছ দেখেছি আমি ইলিশ মাছ দেখেছি কিন্তু আমার বড় যারা ওরা এমনও বলেছে যে আপনাদের ওই যে ভাটুপাড়া আছে না ভাটুপাড়া এই যে কোর্ট পার হয়ে যায় ভাটুপাড়া যে যাওয়া যায় তো ভাটুপাড়ার ওখানে নাকি এত ইলিশ মাছ ধরা পড়তো মানুষ খেতে পারত না কোনো কোনো সময় ইলিশ মাছ এত বেশি ধরা পড়ে যেত তখন গন্ধে মাছগুলো আবার মাটির তলে পুঁতে দিতে হতো এটা শোনা কথা কিন্তু আমি সাহেব বাজার আমাদের তখনও সাহেব বাজার ছিল এই সাহেব বাজারই এই এই এই বাজারই একই বাজার কিন্তু তখনকার সাহেব বাজারে এখনকার সাহেব বাজার তো একরকম না যাই হোক আমি সাহেব বাজারে ইলিশ মাছ একবার নদী থেকে ধরে নিয়ে এসে দেখেছি আমরা ইলিশ মাছ কিনেছি তখন এই হলো আমার পদ্মা নদী স্টিমার দেখেছি ইলিশ মাছ দেখেছি কতি গেল রে ভাই নাই ঠিক আছে আরও মজার ব্যাপার হলো রাজশাহীতে আপনারা এখন রাস্তা দেখছেন কত রাস্তা রে ভাই কত রাস্তা কত রাস্তা ও তখন কটা রাস্তা রোডটা হইল গো আর এদিকে সাহেব বাজার তাও সাহেব বাজার আবার কতি সাহেব বাজারের এই যে আলিগড় লাইব্রেরির এদিক দিয়ে যাইয়া আপনি সাহেব বাজারটার সামনে যাইয়া কিছু দূর যে গেলেন এরপরে ওই যে স্বামী মিষ্টান্ন ভাণ্ডার আছে না রাস্তাটা ঘুরে ওদিক দিয়ে চলে যেত দিয়ে পিছন দিক দিয়ে যাইয়া আবার সেই গুলগফুর পেট্রোলিয়াম ওখান যে উঠত গণকপাড়া মাঝে এখান থেকে যে পেন স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা এখন চলাচল করে যেটা ওই যে মেন রোড যেটা এই রাস্তা তো সেদিন হলো গো ভাই এই যে সেদিন সেদিন হলো তো যাই হোক আর আরও মজার বিষয় হলো আরও মজার ব্যাপার আমরা তখন একটা গাড়ির হর্ন যদি পাইতাম আর হ্যাঁ, দৌড় দৌড় বাড়িতে দৌড় এদের গাড়ি গেছে গাড়ি গেছে এখন যেমন যে আরেকটু বড় হয়ে গেলে এখনও রাজশাহীর ছেলেপেলে বা ছোটো ছেলেপেলে এখন হয়তো তা অতটা না কিন্তু আমরা আরও আরও বড় গেলে দেখেছি একটা প্লেন গেলে প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে আর আমরা ওইরকম মোটর গাড়ি গেছিলে দৌড় দৌড় দৌড় সেটা মোটর গাড়ি দেখায় তখন বাহন কি ছিল রিক্সা ছিল রিক্সা তখনও ছিল রিক্সা এখনও আছে টমটম রে ভাই টমটম এ টমটমে চার আনা আট আনা বিশ পয়সা তিরিশ পয়সা চার আনা আট আনা আট আনা তো আমি আট তো আমারই মনে আছে যে বাড়ির সামনে এসে টমটম দাঁড়িয়ে গেল নামলো কেউ কেউ একজন আট আনা দেয় উঠে আবার সাহেব বাজার চলে গেল মনে করেন টমটমে ওঠা এত সহজ না এত সহজ না যারা টমটমে উঠে অভ্যেস তারাই পারবেন নাহলে কিন্তু খবর আছে যাই হোক টমটম হয়ে ভর্তি ছিল তখন টমটম চিনলেন না চিনেননি বুলতে হবে আবার ওমা টমটম হইল ঘোড়ার গাড়ি গো রাশে তো বিখ্যাত এর লেগে টমটমের লেগে টমটম ঘোড়ার গাড়ি রিক্সা থেকেও বেশি ছিল হুম আর ম্যাক্সিমাম মনে করেন বেশিরভাগ গুলো ছিল মনে করেন এই গণকপাড়ার ওদিকে ওদিকেই তার আড্ডা ছিল আখড়া ছিল টমটম লিয়ে মনে করেন এই বানেশ্বর কাটাখালি হ্যান ত্যান এ নোহাটা মহাটা এদিক চলে যেত লোকজন তো যাই হোক এটা হলো আপনার বাহন আর পদ্মা নদী সম্বন্ধে বললাম রাস্তা সম্বন্ধে তো বললামই রাজশাহীতে সবথেকে বড় ব্যাপার ছিল রাজশাহীর মানুষগুলো এখনও আছে রাজশাহীর মানুষ ছাড়া রাজশাহী আবার কিসের রাজশাহীর মানুষ সাথে রাজশাহীর সাঁতাল রাজশাহীর একটা বড় জায়গা জুড়ে মনে করেন যে সাঁতালরা ছিল এই সাঁতালরা আমাদের বাড়িতে কাজ করতে আসতো বাড়িঘর বানাইতো লেপতো হ্যাঁ এই সাঁতালগুলোকে আমরা দৌড়ে তুলে দিয়েছি এটা ছিল ওই গোটা উপশহর আজকে যে উপশহর দেখছেন আপনি সেই উপশহরের পুরোটাই ছিল সাঁতাল ভর্তি মনে করেন আমরা দেখেছি ছোটোবেলাতে ওদের থাকা ওদের খাওয়া ওদের ঘুরা ওদের চলাফেরা আপনাদের ভালো মানুষের থেকেও পরিষ্কার কঠিন পরিষ্কার লে কোন দিকে দেখলাম সাঁতালগুলাকে এখন রাজশাহীতে কোনো সাঁতাল নাই ও যাই হোক যেটা বলছিলাম তো রাজশাহীতে মনে করেন যে মানুষ ছাড়া রাজশাহী কি এরকম বেশ অনেক কটা মানুষের গল্প করা যায় তার মধ্যে একটা কিন্তু জবর মামা আছে আমার একটা মামা নাম লাটকু মামা বুঝলেন তা লাটকুমার গল্প যদি শুনতে হয় রাজশাহীর গল্প যদি শুনতে হয় মজার মজার গল্প গল্প আছে কিন্তু জবর জবর গল্প পেটে ভাত নাই তো গিয়েছে ডিম রাজশাহীর মানুষ কিন্তু রে বাপ রে বাপ এত সস্তা না রাজশাহীর কিন্তু ফকির পাবেন না ভিক্ষা করে না কেউ রাজশাহীর লোক আড়ানি থেকে বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু রাজশাহীতে লোকজন ভিক্ষা করে কিন্তু রাজশাহীর লোক কিন্তু মরে যাবে খাইতে পাবে না তাও কিন্তু ভিক্ষা করবে না তো যাই হোক রাজশাহীর যে লাটকু মামা রাজশাহীর মনে করেন আরও কটা কন্ট্রাক্টার ছিল তারপরে মনে করেন রাজশাহীতে এখনও আরও আছে লুটন মামাও আছে আমার মামা মামা গাইল দেন না গো মামা ব্যাগ না আপনার আমি কিছু বললেন না আমাকে তো যাই হোক ওদের গল্প যদি শুনতে হয় তাহলে মাঝে মাঝে আপনার সামনে আসবই নি রাজশাহীর সম্বন্ধে দু চারটে গল্প বলবো নি মেডিকেল কলেজের গল্প রাজশাহী কলেজের গল্প রাজশাহীর পদ্মা নদীর গল্প রাজশাহী ইউনিভার্সিটির গল্প বা সিটির গল্প কম আছে ওরে লিলো এ জেবর মিয়া কন্ট্রাক্টর আল্লাহ হায়াত দারাজ করুক হ্যাঁ না মরে গেছে যাই হোক আল্লাহ জান্নাতবাসী করুক জেবর মিয়ার কম গল্প আছে ওরে বাপ রে বাপ তো শুনবেন বুঝলেন যারা যারা পুরান মানুষ আছেন আমাদের মতো পুরে নেই তো আমরা দেখছেন না মাথার কিছু নাই তো পুরান মানুষ যারা আছেন মনে করেন ওরা শুনলে মনে করেন যে আগের কিছু ওই যে বললাম স্মৃতি মনে পড়ে যাবে হিনি আর যারা নতুন ছেলেবেলা হয়েছে তোমরা যে নতুন একবারে যেগুলো মনে করো রাজশাহী সম্বন্ধে শুনো রাজশাহী গোটা বাংলাদেশের সেরা জিনিস সেরা জিনিস সেরা জায়গা জিনিস তো রাজশাহী সম্বন্ধে শুনতে হলে আমার যখনই সময় পাবো পুচ করে আমি চলে আসবো বুঝলে আজকে যেমন সময় পেয়েছি তো যখনই সময় পাবো চলে আসবো এনে আজকের মতো বিদায় লি একটু দেরি আবার করলে এবার কান পাইতে মনে করো দরজা দিয়ে কেউ এসে শুনবে না রে শালা কী বলছে রে হ্যাঁ, তো যাই হোক আমার লাগে দোয়া করেন রাজশাহীর গল্প এটা একটু বললাম ধারাবাহিক গল্প বলা শুরু করবো এনে শুনেন আমার কথা এটা আড্ডার মতোই আর কি ভালো লাগবে এনে তো ভাইরা এটা শালার বাড়িতে যাচ্ছি দাওয়াত খেতে তো শালার বাড়িতে শালা দাওয়াত খেতে যাবো শাল শালার কোনো কাম নাই শালা দুদিন পর পরই দাওয়াত দেয় হ্যাঁ দুদিন পর পরই দাওয়াত দাওয়াত মেজাজ খারাপ হয়ে যায় এগুলো দাওয়াত মত খেতে আমিও সেরকম মাল মনে করেন চাচ্ছি কী কিনে নিয়ে যাবো জানেন এখন একটা বড় মিষ্টি কুমড়া কিনবো দেড়শো দুশো টাকা দিয়ে নিয়ে যাবো যা মিষ্টি কুমড়ার গাঁটি কাগা তোর মিষ্টি নিয়ে যাবো মিষ্টি কুমড়া নিয়ে যাবো মিষ্টিও মিষ্টি মিষ্টি কুমড়াও মিষ্টি আর মিষ্টি জিনিস নিয়ে এসেছি খা এখন ঘাটি করে ঠিক আছে মিষ্টি কুমড়া আমি কিনতে গেলাম আপনারা যান বাড়িতে যার যার মতো এর গল্প আবার দেখা হবে নি আমি শালার বাড়ির থেকে ঘুরে আসি মিষ্টি কুমড়া দিয়ে ঠিক আছে ও থ্যাংক ইউ ভাই সালাম আলাইকুম দেখা হবে নি আর লাটকু মামা কিছু মনে করেন না গো ও মামা